এবার প্রশ্ন তাহলে কি আমাদের বাপ দাদারা ভুল করেছে কি হয় না আমাদের বাপ দাদারা তাহলে কি কিছু বোঝে নাই তারা কি তাহলে হক পথে নাই এই যে বাপ দাদার এই কথাটা এইটা হচ্ছে মুশ্রেকদের কথা এইটা হচ্ছে কাফেরদের কথা তারা রসুলের সামনে বলতো আমাদের বাপদাদারা কি বোঝে নাই আমাদের বাপদাদারা কি তাহলে ভুল করেছে তার মানে বাপদাদার কথা বলা মানে মুশ্রেকদের নীতি অবলম্বন করা কাফেরদের নীতি অবলম্বন করা অথচ এই নীতি মুসলমানেরা নিয়ে নিয়েছে আল্লাহ তালা কি বলছেন ওয়াইদা কিল আলাহুম তালাও আর যখন তাদেরকে বলা হয় এসো ইলামা আংসাল্লাহ ওয়াইলার রসুল আল্লাহর দিকে এবং রাসুলের দিকে কালো হাসবোনামা ওয়াজাত না আলাইহি আবা আনা আওয়ালাউ কানা যখন তাদেরকে বলা হয় আল্লাহর দিকে আসো আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে আসো রাসুল যা অবতীর্ণ রাসুলের উপরে রাসুলের দিকে আসো তখন ওরা বলে না না না আমরা আমাদের বাপদাদাদের যার উপরে পেয়েছি তার উপরেই থাকবো আল্লাহ তালা বলছেন যদিও তাদের বাপদাদারা কিছুই বোঝে না যদিও তাদের বাপদাদারা হৃদায়ত প্রাপ্ত না হয় তবুও কি তার মানে বাপদাদা যদি হৃদায়ত প্রাপ্ত না হয় বাপদাদা যদি কিছু না বোঝে তবুও কি তারা মানবে আচ্ছা আপনারা তো বাপদাদার দোহাই দিয়ে থাকেন অনেকেই আপনাদের কাছে আমি একটা দুনিয়াবি যুক্তির কথা বলি দুনিয়াবি যুক্তি কি আপনার যারা মুরব্বী আছেন চুল দাড়ি পেকে গেছে আচ্ছা আপনারা বলেন তো আপনার দাদার সময়ে ঘরগুলো কিসের ছিল সোনের ঘর ছিল আপনার দাদার সময় পাখা ছিল ফ্যান ছিল যেটা কারেন্টে ঘোরে এই লাইটের ব্যবস্থা কারেন্ট ছিল এই অ্যান্ড্রয়েড ফোন ছিল গাড়ি ঘোড়া উড়োজাহাজ এরোপ্লেন বাস মাইক্রো এগুলো ছিল কিসের গাড়ি ছিল গরুর গাড়ি তা আপনি তো বলছেন বাপদাদারা যা করবে তাই তো ঠিকই আছে এবার আপনি বলেন আমার দাদারা বিল্ডিং এ বসবাস করে নাই সোনের ঘরে বসবাস করেছে তাহলে আমি সোনের ঘরে যাব আমার দাদারা ফ্যান ব্যবহার করে নাই তাহলে আমি ফ্যান ব্যবহার করব। আমার দাদারা লাইট ব্যবহার করে নাই তাহলে আমি লাইট ব্যবহার করব কেন বাপদাদা যা করছে আমিও তাই করব। কয় না না না বাপদাদা তো আর বোঝে নাই ওই সময় তো অ্যাভেলেবল ছিল না ওই সময় তো পাওয়া যায় নাই ওই সময় তো দেখা যায় নাই ওই সময় তো এই সুবিধাটা ছিল না আমাদের সময় যেহেতু সুবিধা তাই আমরা নিচ্ছি আমিও তো তাই বলছি বাপদাদার সময় যেহেতু অ্যাভেলেবল ছিল না আমাদেরও একই কথা বাপদাদার সময় কোরআন হাদিস এত সহজে পাওয়া যায় নাই এখন মোবাইলে কোরআন পড়া যায় মোবাইলে হাদিস পড়া যায় বাপদাদার সময় মুক্তার সলাপ দেখা যায় নাই মদিনার সলাপ দেখা যায় যায় নাই এখন মদিনার সলাপ দেখা যায় মুক্তার সলাপ দেখা যায় এই জন্য তো আমরা বলছি বাপদাদাদের নয় আল্লাহর কোরআন আল্লাহর রসুলের সুন্না এবং মক্কা মদিনাকে ফলো করব আমরাও তো তাই বলছি আপনি যেবা বলছেন তখন অ্যাভেলেবল ছিল না আমরাও তো তাই বলছি তখন কোরআন সুন্না এত ভালো করে প্রচার প্রসার হয়নি মানুষের এত হাতে হাতে যায়নি মানুষ এত সহজে সার্চ দিতে পারেনি এত দেখতে পারেনি এই জন্যই তো ওই সময় অ্যাভেলেবল ছিল না এখন সুযোগ হয়েছে সুবিধা হয়েছে এই জন্য আমরা বাপদাদাকে নয় কোরআন এবং সুন্না পালন করব। ঠিক না আপনাদের কি কষ্ট হচ্ছে এবার আবার প্রশ্ন কি প্রশ্ন তাহলে কি এত লোকেরা ভুল করলো দেখেছেন একটার সাথে আর একটা প্রশ্ন জোরে আসছে তাহলে কি এত লোকেরা ভুল করলো তারা কি তাহলে সঠিক পথে নাই তারা কি তাহলে হক পথে নাই এই প্রশ্নটাও মুক্কার মুশ্রেক আর কাফেরদের প্রশ্ন তারাও এইভাবে বলতো তাহলে কি এত লোকেরা ভুল করেছে তোমরা অল্প কটা মানুষ অল্প কটা লোক সঠিক পথে আছো আর এতগুলো মানুষ ভুল পথে আছে আল্লাহ তালা কি বললেন নবীকে বলছেন ওয়াইং তুতি আকসারা মাংফিল আরদি উদিল্লু বলছেন হে নবী তুমি যদি জমিনে যারা বসবাস করে এদের যদি অধিকাংশর কথা মতো চলো জমিনে যারা আছে জমিনে যারা বসবাস করে এদের যদি বেশিরভাগের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইয়া দেবে কেন তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে তাদের কাছে ধারণা ছাড়া আর কিচ্ছু নাই কথাটা কে বললেন আল্লাহ যদি আপনি বেশির লোকের দোহাই দেন বেশির লোকের কাছে কি আছে অনুমান আছে এবং ধারণা আছে আপনি তাকে বলেন আপনি যে সলাপ আদায় করেন এইটা আপনি কোথায় পেলেন তখন সে বলবে এত বড় হুজুর কিছু কি বোঝে না সে কি কোরআন হাদিস পড়ে নাই সে কি মাদ্রাসায় পড়ে নাই তার কাছে কি কোরআন হাদিস নাই সে কি বোখারি পড়ে নাই সে কি মুসলিম পড়ে নাই সে কি কোরআন পড়ে নাই কি আছে অনুমান আর ধারণা আর একটা আহালুল হাদিস সৈয়াকিদা সৈমান মানহাজে যারা আছে তাকে যদি আপনি বলেন জোরে আমিন কেন বলো সই বোখারি হাদিস সাতশো আশি আল্লাহর নবী জোরে আমিন বলতে বলেছেন তাই বলি রফুল দেন কেন করো সৈবকারী হাদিস সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আল্লাহ নবী রফুল ইদাইন করতেন তাই আমরাও রফুল ইদাইন করি কেন তুমি সুরা ফাতেহা পড়ো ইমামের পিছনে সই বোখারি হাদিস সাতশো ছাপ্পান্ন তাই আমরা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ি আহলুল হাদিসের কাছে জিজ্ঞাসা করলে দলিল পাওয়া যায় কিন্তু যারা তরিকা টরিকা মানে যারা হুজুর মানে যারা পীর পূজা করে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে যে হুজুর কি কিছু বোঝে না সে কি কিছু জানে না তার কাছে কি কোরআন হাদিস নাই তার মানে অনুমান ছাড়া তার কাছে কিচ্ছু নাই এই জন্য এই কথা আল্লাহ বললেন তুমি যদি জমিনের ভিতরে অধিকাংশের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরাবে কেন তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে তাদের কাছে ধারণা ছাড়া আর কিচ্ছু নাই